সত্যটার দেখিনি রে কোন শেষ তবু দেখ না তুই বসে পাশটাতেই গেলি আলোক বর্ষ দেশ হারিয়ে গেলাম ফুরিয়ে এলাম চোখে শুকিয়ে গেল জল বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া